মসজিদ চল্লিশ সাল থেকে আমার পার্সার হেন ম্যাপ হেন বাধা বাধা দিলে হলে চান্দন মসজিদের সভাপতি একশো বছর পর্যন্ত ভোগ আছি এখন মসজিদ পাইছি চান্দামামার আশেল আর ইজাউলতে বাধা দিছে হাফানিয়ায় এক নং জামে মসজিদের মহাজিন হিসেবে দায়িত্ব আছি এবং একশো বছরের আগে এই মসজিদটা এখানে আমার আব্বারা বাপদাদারা বলছে তার বিরুদ্ধে আমরা মসজিদ ভাঙছি আর দুই তিনতলা ভিত্তি দিচ্ছি সেই কারণে চান্দ নম্বর আসেল এবং জহুরুল ইজাউল আমাদের বিরুদ্ধে বাধা দিছে এবং থানা থেকে পুলিশ আনছে চল্লিশ বাষট্টি মসজিদের নামে সব কাগজই আমাদের মানে ক্লিয়ার এখন কি ওনারা বলতেছে যে মসজিদের কোনো কাগজ নাই তাদের সাথে কোনো সম্পর্ক না আমাদের প্লটও আলাদা তার প্লট আলাদা আমাদের মসজিদটা উনিশশো সাল থেকে আলাদা পোলট প্রায় বিরাশি বছর আগে মসজিদের পোলটটা ভাগ করে দেওয়া আছে এই দশ থেকে পাঁচ বছর আগে একজন পরের প্লটে জমি কবলা করে বলতেছে আমি ওই প্লটে আমি জমি পাবো ধরে